আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে অ্যালনিওলিক প্যান্ট ইভেন্ট তো আমরা আজকে ইভেন্টে নিব ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. তিনটার পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার কাছে আছে দুই হাজার তেতাল্লিশটা ডায়মন্ড তো এই ডায়মন্ডের ভিতরে আমরা পাবো কি না আবার আমাদের ডায়মন্ড নিতে হবে কি না সেটা বলতে পারতেছি না তো প্রথমেই চারটে ডায়মন্ডের স্কিন তো দেখা যাক আমরা প্রথম স্ক্রিনে কয়টা টোকেন পাই এবং কী রেয়ার আইটেম পাই আমরা দেখি তো প্রথমে কতগুলো গান বক্স টোকেন দিয়েছে তিন ও মাই গড প্রথম স্ক্রিনে আটটা দিয়েছে তো আমরা আবারও ক্যারেক্টার চেঞ্জ করলাম তো প্রথম স্পিনে আটটা টোকেনের পর আরও দশটি স্পিন আমরা মেরে দিলাম এবার আমরা কয়েকটি টোকেন পাই সেটা দেখার বিষয় টোকেনে রেট খুব কমই দিয়েছে আমরা একটা রেয়ার একটা আইটেম পেয়েছি সেটা ব্যাক প্যাক যাক ভালো হয়েছে তার সাথে তিনটা টোকেন দিয়েছে আমাদেরকে তো আরও দশটি স্পিন আমরা করতে যাচ্ছি এখানে আমরা কি পাই দেখা যাক কী মিলল আমাদের রেয়ার আইটেম হিসেবে তো রেয়ার আইটেম হিসেবে কি ও oh my God angelic pan আমরা মেয়েদের অ্যাঞ্জেলিক প্যানটা পেয়ে গেছি ভালো একটা সুযোগ পেয়েছি আমরা তো আমরা দেখা যাক কি পাই আরও দশটি স্পিন আমরা মারবো তার আগে ক্যারেক্টারটা চেঞ্জ করি এবং চেঞ্জ করে আমরা দশটি স্পিন মেরে দিলাম দেখা যাক এইবার আমরা কয়টা পাই টোকেন এখানে দুইটা টোকেন চারটা পাঁচটা ছয়টা ছয় আট তিন এগারো এগারো আর চার সতেরোটা টোকেন পেয়েছি আমরা ও মাই গড এক স্পিনে সতেরোটা টোকেন আমার মনে হয় এটাই সর্বোচ্চ কেউ এরকম পায়নি দেখা যাক আরও দশটি স্পিন আমরা কি এই স্পিনে চল্লিশটা পূরণ করতে পারবো কি না দেখা যাক দুটো দুটো পেয়েছি তিনটি চারটি পাঁচটি আর দেয়নি তো ডায়মন্ড শেষ আমার কাছে আছে তেত্রিশটা টোকেন তো টোকেন এইখানে দশটা টোকেন দিলে কি হইতো আবার ডায়মন্ড টপ আপ করতে হবে তার আগে দেখিনি আমরা যে মেয়েদের পেয়েছি ওফ অ্যাঞ্জেলিক প্যান মেয়েদের অ্যাঞ্জেলিক প্যানটা আমার কাছে আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো মোস্ট রেয়ার আইটেমগুলো আমার আইডিতে আমি নিয়ে নিতে পেরেছি এখন রাত বাজে তিনটা দেখতেই পারলেন আপনারা আমি স্পিন করতেছি অন্ধকার রাত শীতের রাত এই সময়টা স্পিন করতেছি শীত শীত লাগতেছে শীত শীত ভাব তো এই মুহূর্তে আমরা ডায়মন্ড কিভাবে নিব যেহেতু আমরা ডায়মন্ড টপার ডায়মন্ড সেলার সেই হিসাবে এখনই আমাদের রাশিতে আমরা নিজেরাই ডায়মন্ড নিতে পারবো আমি সব কিছু করতেছিলাম আর দেখাতেছিলাম যে কিভাবে কিক পেয়েছি সেটা দেখতে দেখতে আমার আইডিতে ডায়মন্ড চলে আসবে আপনারা দেখতে থাকুন তো আমি ডায়মন্ডটা পাবো কাছে করতে পারেন আমি কম দামে ডায়মন্ড আপনাদেরকে দিতে পারবো আশা করা যায় আমাদের কাছে অবশ্যই আমাদের উপরে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমি আবারও ডায়মন্ড টপ আপ করে আসলাম পঁচিশশো তিরিশ ডায়মন্ড তো দেখি আমাদের এই অ্যাঞ্জেলিক ম্যানটা বের করতে কত ডায়মন্ড লাগে তো আরও দশটি স্পিন বলতে না বলতে মেরে দিলাম তো প্রথম স্পিনে আমরা কি পাই একটা টোকেন দুটো টোকেন আমাদের দরকার ছিল ষাটটি টোকেন তো আর দরকার পাঁচটি টোকেন দেখা যাক এই স্পিনে আমরা পাই কি না তো আরও একটি রেয়ার আইডি দেখা যাচ্ছে তো মাত্র পাঁচটি টোকেন দরকার আমাদের একটা দিয়েছে বুঝতে পেরেছি আমাদেরকে ডায়মন্ড একদম খেয়ে ছেড়ে দিবে তো আমরা এই মেয়েটা চেঞ্জ করে নিলাম ক্যারেক্টার আরও তিনটি টোকেনের জন্য আমরা স্পিন করতেছি এখন কয়েক টোকেন দিবে দেখা যাক টোকেন আমরা পাই কয়টা একটা তিনটা টোকেন আমাদের হয়ে গেল তার মানে অলরেডি আইস আরও দুটি টোকেন বিয়াল্লিশটি টোকেন আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আটটি স্পিন মানে দৃশ্য ডায়মন্ড আমাদের চলে গেল এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাঞ্জেলিক প্যান আর আমার অ্যানিমেশন অফ করা গাইস ডিসপ্লেতে আমি অ্যানিমেশন অফ করে রেখেছি দেখা যাক অ্যাঞ্জেলিক প্যানটাও আমি নিয়ে নিলাম তো আমার এই মুহূর্তে কিছুই দরকার নেই আইডিতে আর আমি মোস্ট রেয়ার রেয়ার যে বান্ডিলগুলো ছিল তার মধ্যে আমি সবগুলো নিয়ে ফেললাম দেখা যাক আমরা কি পাই এইটা একটা বক্স নেই আমার কাছে একটা বক্স দরকার আর একটা কিনে ফেললাম তো এই মুহূর্তে আমি আরও একটি ও না একটা ইনক্লোবেটার দরকার ছিল তো আমি ইনক্লোবেটার নিয়ে নিলাম তো নিয়ে ফেললাম এখন আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করবো এবং এবং পরাবো আমি অ্যাঞ্জেলিক প্যান অ্যাঞ্জেলিক প্যানটা পরিয়ে ফেললাম তো এখন আমার আইডির যে দেখেন ডিসপ্লে এই যে স্ট্যান্ডার্ড ভালো থাকবেন সবাই আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে থাকবে অবশ্যই আকর্ষণীয় আকর্ষণীয় অফার এবং মূল্য ছাড় তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি